আমাদের শ্বাস নিতে কাজ করে এমন গুরুত্বপূর্ণ অঙ্গটি হচ্ছে ফুসফুস আর এটির সবচেয়ে ভয়াবহ সংক্রমণ হচ্ছে ক্যান্সার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বর্তমান বিশ্বে ফুসফুসের ক্যান্সার সবচেয়ে মারাত্মক হয়ে উঠেছে আর এই ক্যান্সারে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি কিছু কিছু জিনিস আছে যা ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি আরও বাড়িয়ে তুলতে পারে এগুলোকে রিস্ক ফ্যাক্টর বলা হয় তবে রিস্ক ফ্যাক্টর থাকার মানে এই নয় যে আপনি ক্যান্সারে আক্রান্ত হবেন আবার রিস্ক ফ্যাক্টর না থাকার মানে এই নয় যে আপনার আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই সো আজকের ভিডিওতে আমরা এমন ছয়টি রিস্ক ফ্যাক্টর নিয়ে আলোচনা করব বা এমন ছয়টি রিস্ক ফ্যাক্টর সম্পর্কে জানব যেগুলো কারণে আমাদের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান ধূমপান ধূমপান হচ্ছে ফুসফুসের ক্যান্সার হওয়ার সবচেয়ে বড় ঝুঁকির কারণ আপনি যত বেশি ধূমপান করবেন আপনার ঝুঁকি তত বেশি বাড়বে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত দশ জনের মধ্যে প্রায় নয় জনই পাওয়া যায় ধূমপাই বা প্রাক্তন ধূমপাই যারা আগে ধূমপান করতেন আর অল্প বয়সে ধূমপান শুরু করলে এর ঝুঁকি আরও বেশি বাড়তে থাকে যারা ধূমপান করেন না তাদেরও ফুসফুসের ক্যান্সার হতে পারে তবে তাদের ঝুঁকিটি অনেকটা কম থাকে নাম্বার টু প্যাসিভ স্মোকিং অন্য লোকের সিগারেটের ধোঁয়া নিলে বা ধোঁয়ার মধ্যে শ্বাস নিলে তাকে প্যাসিভ স্মোকিং বা সেকেন্ড হ্যান্ড ধূমপান বলে অর্থাৎ আপনি ধূমপান করছেন না কিন্তু আপনার পাশে অন্য কেউ ধূমপান করছে এবং তার ধোঁয়া আপনি নিচ্ছেন আর এটি ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি আরও কিছুটা বাড়িয়ে দিতে পারে যা আপনি নিজে ধূমপান করলেও এর চেয়ে ঝুঁকি অনেক কম থাকে নাম্বার থ্রি পারিবারিক ঝুঁকি যাদের পরিবারে বাবা অথবা মায়ের ফুসফুসের ক্যান্সার থাকে তাদের এটি হওয়ার ঝুঁকি একটু বেশিই থাকে তাছাড়া ভাই অথবা বোনের যদি অল্প বয়সেই ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে থাকে তাহলে তাদের থেকে আপনি যতটুকু পারেন দূরে থাকার চেষ্টা করেন কারণ এতে আপনার ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেড়ে যাবে নাম্বার ফোর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে অসুস্থতা বা চিকিৎসার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে নাম্বার ফাইভ বায়ুদূষণ সাম্প্রতিক গবেষণা দেখা গেছে যে বায়ুদূষণের কারণেও ফুসফুসের ক্যান্সার হতে পারে তবে জায়গাভেদে অপৃত ব্যক্তির ক্ষেত্রে এ ঝুঁকি বলাটা একটু কঠিন সো এই ঝুঁকিগুলি যদি আপনার থেকে থাকে তাহলে চেষ্টা করবেন এগুলো এড়িয়ে চলা যদি স্মোকিং করার কোনো অভ্যাস থাকে তাহলে এটি ছাড়ার চেষ্টা করবেন আমি জানি আজকের ভিডিওটি একটু ছোট হয়ে গিয়েছে কারণ এই পুরা সপ্তাহটা আমি খুবই ব্যস্ততার মধ্যে কাটিয়েছি আশা করি আগামী সপ্তাহে বড় একটি ভিডিও দিতে পারবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ